হয়েছে আছে তো সেই ডাব রে মেলা দিন ধরে ডাব খাই নে অনেক ডাব তো আছে মেলা ভাবে সেই ডাবটা অবস্থা চাই রয়েছে তাহলে পারবি না কি তুই তুই তো আবার গাছে চড়া ভালো মতিন চাষা মন নাই এর আগে একবার পার পাঠাই আছে এতদিন পর ঢাকা তুই মিসমাল করে লাইতেছা বন্ধু বান্ধব কি আমার কথা তাহলে কিন্তু নিচে খাই আপনার নিচে আছে সমস্যা ঠিক আছে আপনার নিচে আছে

ইমোশনাল নম্বর কিন্তু আমি গাছ ঠিক আছে হ্যাঁ, সমস্যা আচ্ছা, তুই খালি গাছে চড়ছে তাই টাকা কিন্তু ভাড়াটা ঠিক মতো দিস কিন্তু বন্ধু টাকাতে দিলে কেউ নিস দেখ হ্যাঁ ঠিক আছে না আচ্ছা। না না সরব সময় মনে শেষ হয়ে গেল তাহলে যাইতে হবে মসজিদে উঠতা তার উঠতা তার ইয়ে হে মতি তাতাই তোর বন্ধা তার নাম কে রে ওরা আমার দিকে দৌড় দিল কে ওর সুধীর ভোট তবে এই কাম আমার কাছে ডাক পারতাসা খারা সুধীর ভোট লাডি কোন রে সুধীর ভোট নাম আজকে নাম আজকে নাম সুধীর ভোট নাম আজকে রাম সুধীর ভোট নাম নাম সুধীর ভোট নাম আজকে আচ্ছা তোর খবর আছে সুধীর ভোট নাম ওরে বাবা আমার বাসা রয় তোরা কনি গেলি রয় আমার বাসা রে নাম রাম বাসা নাম তোরা তো তোমার নাম সাসা মাইরে নাও সাসা আমার শেষ বড় তো সুযোগ দিলাম মাফ করে দাও সাসা মার দরুম বাসা নাম সাসা মারবেন না তাইলে নাম নাম তুই সাসা নাম আজকে নাম কিছু কম না নাম তুই নাম বন্ধু আমি যে সেন পাই তোর কি সেন পাস নাকি হ একই সেন পাইছা বুঝতি বন্ধু তাই তো কালাইলে সেন একবার রাইট দৌড়ছা বন্ধু আমি তো কালাল সেন পাইতেছি রে বন্ধু কোন কাছে কালাল পাক বন্ধু ওই যে কাছে পাকছো তুই দে দে কালাল রে বন্ধু ওটা ওই হ ওই কি করে আইছে দেখি আইছে আইছে বাসনা তো দারুণ বাসনা রে বন্ধু কাড়াল তো পাকছে রে কিন্তু কেপ কেমনি যে পারি পারবার তো কথা ছিল কি করো ভাই ভাই সিলাইন না সিলাইন না ভাই কারাম পাকছি না কিন্তু পাকার মতো তো ই পাইতেছি না পাকছে না হ্যাঁ ভাই পাকছে সেই বাসা আবার ওরে বাবার সিন ভাই নিয়ে গেছে রে ভাই দেখিন বাড়ি কে মাগুর বাড়ি তেলে তাহলে ছোট ভাই জাগা বাচ্চা জাগা কে হ্যাঁ বাচ্চা যাবো কে আপনার আমি চিনি ভাই আমি যাব আপনারা যাবেন আমার পরে কাটা আপনারা খেয়াল লাগবে আমার খেয়ে আমি যাব না ভাই হ্যাঁ বেড়া যাবি না মানে যেহেতু আচ্ছা ছোট ভাই ঠিক আছে ওরে দুই রুয়া দিমনি দুই রুয়া ভাই এটা কইলেই তো বুঝা কইলে আচ্ছা তোর দুই রুয়া দিমনি কিহের দুই রুয়া আচ্ছা আমরা কিহের দুই রুয়া নেবে আমার কাটা লাগবে নিবি না ভাই পড়ে পড়ে ওই তো তোরিস ভাই তোরিস

রাস্তা ও কিলোমিটার পারবো ভালো করে আর আরো হিকার দেন পারবো পারবো আপনি ভালো করে আবার জিজ্ঞেস করেন পারবো নাকি আচ্ছা বোন তাহলে বোন মনে কর আইবো না জি আইবো বাইকের গেছে গেছে মেরে দিবি যদি কিছু ভুল হয় শিশু হ্যাঁ, তাহলে কিন্তু কানের খুব সমস্যা ফাটে যাবে একবারে আমরা শিশু বারো বছর কাজ করে আছে সাথে এতদিন কি কোনো দিন এরা ভুল হয়েছে আমার তো এটা বিশ্বাস হয় না আমি পারবো তুই মানে আচ্ছা, কি করলি তুই উস্তাদ এই বেড়া এটা কি করলি তুই উস্তাদের হাতে উস্তাদ দিলে মেরে ফেলাইলি ওই ভাই কালকে নুতে উস্তাদ মনে হয় করে পারতো না ভাই তাদের সব কেন দিন আইতে সব উস্তাদ জীবন ভরে তো আবি যাবি শুরু করলাম এই দেশা মহিলা গেলাম ছায়া আবি যাবি শুরু করতে করতে এলাকাতে একটা দুর্নাম সৃষ্টি হ্যাঁ, আছে হ্যাঁ, কয় শেষ এই শেষ কি ইজ্জত হ্যাঁ, কি জিনিস চুরি করতে জিনিস চুরি নাম বিশাল নাম চুরি কি দেখাই দেবো তুই যদি আমার সাথে থাকস তাহলে পারো মুস্তাফের কষ্টে বড় বড় গরু বড় বড় ছাগল চুরি করতে হবে ঠিক আছে যদি গরু চুরি হয় এলাকায় হাহাকার লেগে যায় ঠিক আছে দেখেন তো এলাকায় হাহাকার লেগে যায় না এলাকা নাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, গরু চুরি করে নিয়ে তাহলে বড় বড় এলাকা হয়েছে ঠিক আছে আজকে ঠিক আছে নমস্কার ওস্তাদ ওর বড় বড় ছাগল আছে সমস্যা নাই আমরা কিন্তু কামটা কিন্তু করতে হবে পাহারা আর সমস্যা দিতে আপনি কিন্তু ধরা ধরা বলে কিন্তু আমাকে নাম টাম করেন না uns tapas. Calor são uns tapas, sim, são uns sabores uns tapas. Ai, pega de dieta! Ai, pega de dieta!